আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম বড় ভাই নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে ফ্রি ইমোট ফ্রি মানি ইমোটের ভিডিও তো শাহরুখের একটা কমন ডায়লগ আছে আমরা কিছুক্ষণ পরে এই ডায়লগটা দিয়ে দিব আর বেশি কথা না বাড়িয়ে বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটি ইন্টোর মাধ্যমে আজকের ভিডিওটি শুরু করা যাক Hang him from the yard. Victor বলে চলে আসলাম আমরা ভিডিওতে আর দেখতে পাইতেছেন আমার কাছে খুবই অল্প ডায়মন্ড আছে তো আমি খুব হতভম্ব এবং হতভম্ব হয়ে অবাক হয়ে যাচ্ছি কারণ আমার আইডিতে ডায়মন্ড নাই সেটা ভাবা যায় না বড় ভাইয়ের আইডিতে ডায়মন্ড নাই এক কথায় গেল বড় ভাইয়ের আইডিতে ডায়মন্ড নাই তো দেখতে পারতেছেন আমার কাছে ডায়মন্ড যা আছে সেখান থেকে দুইটা জিনিস আমি রিমুভ করে দিয়ে এখন নয় ডায়মন্ডের স্পিন সরাসরি মেরে দিচ্ছি ডোন্ট রিমেন এগেইন দিয়ে দেখতে থাকুন আমার নয়টি ডায়মন্ড কীভাবে মারা গেল এবং প্রথম ডায়মন্ডে কী পেবো প্রথম ডায়মন্ডে এটা ডায়মন্ড রয়্যাল ভাউচার পেলাম এখন উনিশ ডায়মন্ডের স্পিন আমি করে দিচ্ছি দিয়ে দিস গাড়ি না দিয়ে দিস আমাকে দিয়ে দিস oh my goodness top criminal grenade আমাকে দিয়ে দিল উনিশ ডায়মন্ডে তো এটা ভালো কিছু ছিল উনচল্লিশ ডায়মন্ডের ইস স্পিন গাইস উনচল্লিশ ডায়মন্ডের স্পিনে কি পাবো কিউ ফ্র্যাগনেন্স যাক সেটাও ভালো ভালো জিনিস কুকুরের খাবার দেয়নি তো উনসত্তর ডায়মন্ডের স্পিনে এবার আমাকে কি দিবে ও মা গো একটা গান স্কিন বক্স এখন নিরানব্বই ডায়মন্ডের স্পিনে গাড়ি না দিয়ে দিস গাড়ি না দিয়ে দিস দিয়ে দিস গাড়ি না আরও একটি গান বক্স দিল তো এখন একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন করতে যাচ্ছি করে খাবার একশো উনপঞ্চাশ ডায়মন্ড দিয়ে একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনার গাইস আমি কি আমার কাঙ্ক্ষিত ফলাফল ফ্রি মোটি পেয়ে যাব গারিনা দিয়ে দিয়েছে ও মাই গড গারিনা আমার চারশো নিরানব্বই ডায়মন্ডটা বাঁচাই দিল আমার অ্যাকাউন্টে আর মাত্র পাঁচশোটি ডায়মন্ড বরাবর আছে গাইস আমি আর এই ইমোটটা নিব না এই ইমোটটা আমার কাছে এমনিও ভালো লাগেনি যদি আমাকে দিয়ে দিত তাহলে আর কিছু করার ছিল না তো গারিনা আমার প্রতি ভালোবাসা সদয় করে দিয়েছে গারিনা আমাকে ভালোবাসা খুব দিয়ে দিয়েছে কারণ আমি পয়সার পিছনে ভাগছি লার্কির পিছনে ভাগি নাই যদি লার্কির পিছনে ভাগতাম লার্কি আমার পয়সা নিয়ে ভাগত আর আমি পয়সার পিছনে ভাগছি লাড়কি আমার পিছনে ঘুরবে এটাই সে গিয়া শাহরুখের ডায়লগ ছিল তো আমি হিন্দি পারি না এর জন্য হিন্দি বাংলা দুইটার মিশ্রণে ডায়লগটা দিয়ে দিলাম তো গাইস গালিনা আমাকে ভালোবাসা দিয়ে দিয়েছে তোমরা যদি কেউ চাও আমি এই ইভেন্টটা বের করে দিব আর মাত্র তিন চার দিন আছে এই তিন চার দিনের মধ্যে কেউ যদি চাও আমি এই এই ইভেন্টটা তাহলে আমি কমপ্লিট করে দিব হ্যাঁ তারও অনেক শর্ত আছে সবাই আমার ফেসবুকে ফেসবুক মেসেঞ্জারে এস এম এস করবা আমরা নিয়মটা বলে দিব যে ইভেন্টটার জন্য যে গিভওয়েটা আমরা দিব সেটার জন্য দেখেন গাইস আমার কাছে অনেক টাকা আমি টাকা নিয়ে দৌড়াচ্ছি টাকার ব্যাগ আমার কাছে পয়সা ছিটাইতেছি মেয়ে আমার কাছে চলে আসবে এখন দেখতে পারতেছেন আমি এরমিতে ঢুকে গেছি গান স্ক্রিনের ওইখানে দেখেন আমি যে গ্রেনেডটা পাইলাম ওইটা আমি এখন ইকুপ করব টপ ক্রিমিনালের ওইটাও খুব ভালো লাগছে টপ ক্রিমিনালের গ্রেনেড আর গাইস টপ ক্রিমিনালের আর ক্রিমিনালের বংশধরের চার পাঁচটি ক্রিমিনাল দিয়ে দিয়েছে চারটি ক্রিমিনাল আগে ছিল আর বাকিগুলো দিয়ে দিয়েছে তো আমরা ওই ইভেন্টটা নিব ডায়মন্ড জোগাড় করে নেই যাক আজকের ভিডিওটি এই পর্যন্তই গাইস ধন্যবাদ সবার ইউআইডিটা কমেন্ট করবেন আল্লাহ হাফিজ গাইস বড় ভাই চ্যানেলটাকে সবাই